অবশেষে অপেক্ষার প্রহর গোনা শেষ হল বরিশাল পটুয়াখালী মহাসড়কের দেবুখালী পায়রা নদীর উপর নবনির্মিত পায়রা সেতুর উদ্বোধন হচ্ছে আগামী চব্বিশে অক্টোবর ওই দিন সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে দক্ষিণের মানুষের বহুল প্রতীক্ষিত এ সেতুর উদ্বোধন করবেন পায়রা সেতু প্রকল্পের পরিচালক পিডি মোহাম্মদ আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেছেন এই সেতু উদ্বোধন হলে কাঁঠালবাড়ি ঘাট থেকে দেশের সর্বদক্ষিণের কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগ চালু হবে এবং এতে মানুষের দুর্ভোগও লাঘব হবে Kuwait fund for Arab economic development এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের যৌথ অর্থায়নে বরিশাল পটুয়াখালী মহাসড়কের ছাব্বিশতম কিলোমিটারে পটুয়াখালী পয়েন্টে পায়রা নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু হয় দুই সালের চব্বিশে জুলাই এক হাজার একশো আঠারো কোটি টাকা ব্যয়ে এক্সট্রাডোস কেবল স্টেট নকশায় নির্মিত সেতুর দৈর্ঘ্য এক হাজার চারশো সত্তর মিটার এবং পোস্থ উনিশ পয়েন্ট ছিয়াত্তর মিটার নদীর উভয় প্রান্তে অ্যাপ্রোচ সড়ক রয়েছে এক হাজার দুইশো আটষট্টি মিটার চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান Longjian road and bridge company limited সেতুর নির্মাণ করেন পায়রা সেতুর নান্দনিকতা ইতিমধ্যে দৃষ্টি কেড়েছে পর্যটকদের দিনে এবং রাতে পায়রা সেতুর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছে অনেক পর্যটক নির্মাণ সম্পন্ন হলেও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবুজ সংকেত না পাওয়ায় সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করতে পারছিল না সেতু কর্তৃপক্ষ অবশেষে সোমবার আঠারোই অক্টোবর সেতুটি উদ্বোধনের জন্য আগামী চব্বিশে অক্টোবর দিনক্ষণ চূড়ান্ত করে সরকার